দেশব্যাপী আজাদী কা অমৃত মহোৎসব পালন হেউথিবা বেলে আজ বরগড় জেলা বরপালি ঠার ত্রিরঙ্গা শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছি বরগড় জেলা বরপালির অধিকার ফাউন্ডেসনর আহ্বান ক্রমে অনুষ্ঠিত এই ভব্য ত্রিরঙ্গা শোভাযাত্রার বরপালির pharmaceuticals college Barpali college little angels public স্কুলর শহ শহ ছাত্রছাত্রী সমেত আর এস এস মারওয়াড়ি যুবা মঞ্চ আদি বরপালি সহরর বহু সচেতন নাগরিক এই শোভাযাত্রার সামিল ହୋଇଥିଲେ ଏଥିରେ ଶହେ ମିଟର ଲମ୍ବର ଜାତୀୟ ପତାକାକୁ ଧରି ଛାତ୍ରଛାତ୍ରୀଗଣ ନଗର ପରିକ୍ରମା କରିଥିଲେ ଓଡ଼ିଶା ସରକାରରେ ଥିବା ମନ୍ତ୍ରୀ ରୀତା ସାହୁ ଏନ୍ଏସି ଅଧ୍ୟକ୍ଷ ଦିନେଶ ଗହିର ଯୋଗ ଦେଇ ସମସ୍ତଙ୍କ ଉତ୍ସାହ ବଢାଇଥିଲେ ଅଧିକାର ଫାଉଣ୍ଡେସନର କର୍ମକର୍ତ୍ତାଙ୍କ ଏହି ସାଧୁ ଉଦ୍ୟମକୁ ସବୁ ମହଲରେ ବେଶ ପ୍ରଶଂସା କରାଯାଉଛି ବ୍ୟୁରୋ ରିପୋର୍ଟ ବିଟିଭି ଓଡ଼ିଆ